আল্লাহ যেভাবে কোরআন নাসিল করেছেন জিব্রাইল যেভাবে কোরআন নাসিল করেছে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করেছি সেইভাবে যদি তোমরা তেলাওয়াত করতে চাও আবদুল্লাহ বিন মাসুদের মতো করে তোমরা কোরআন তেলাওয়াত করো উচ্চ আওয়াজ দিয়ে মক্কার ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে ওহি নাজিল হয়ে গেছে এবার নবীজি গোপনে গোপনে এই কোরআনের বাণী মক্কার গড়ে গড়ে পৌঁছে দিচ্ছেন নীরবে নীরবে চুপে চুপে ইসলামের প্রচার শুরু হয়ে গেছে যে কোরআন তালাবাদ শোনেন তারা তো আরব ভাষাভাষী কোরআন তালাবাদ শুনে মাত্রই বলে এটা কোনো মানুষের কালাম নয় এটা আল্লাহর কালাম কারণ মানুষের কথার সাথে আল্লাহর কথার সাথে কখনো মিলবে না ঠিক কিনা বলুন আরবের মানুষ কোরআন তালাবাদ শোনার সাথে সাথে দলে দলে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ শুরু করলেন কোরআন তালাবাদ তারা যেহেতু এই মাতৃভাষা তারা বলছে কোরআন এই কোরআনের মর্ম কতটুকু কোরআনের আয়াতের মর্ম কতটুকু এই কোরআনের মধ্যে কি সাহিত্য রয়েছে কি বালাঘাত রয়েছে কি হাত রয়েছে কি নিদর্শন রয়েছে কোরআনের ভিতরে তারা বোঝে কোরআন তালাবাদ শোনা মাত্র তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেছে এবার এলাদ জারি করলো মক্কার কাফেরা আজ থেকে কেউ যদি কোরআন তেলাবত করে তাকে হত্যা করা হবে তাকে মারধর করা হবে আজ থেকে মক্কার জমিনের ভিতরে কোরআন তেলাবত নিষিদ্ধ করা হলো কারণ কোরআন তালাওয়াত যেই শুনে সেই সাথে সাথে মুসলমান হয়ে যাচ্ছে উচ্চাবস এবং মুসলমান এবার কেউ আর কোরআন তালাওয়াত করছে না কিসের ডরে মারের ডরে ভিটামিন শুরু হয়ে যাবে কোরআন তেলাবাদ করলে মার শুরু হয়ে যাবে গণদোলাই শুরু হয়ে যাবে সবাই কোরআন আর প্রকাশ্য তেলাবাদ করতেছে না অনেকদিন ধরে কোরআন তেলাবাদ আর প্রকাশ্য হচ্ছে না কেউ করতেছে না পরিবেশ খুবই খারাপ হয়ে গেছে তখন সাহাবির একদিন বসে পরামর্শ করল দেখি বলো আমাদের প্রত্যেক কার সাহস আছে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে উচ্চ স্বরে কোরআন তালাওয়াত করব কার সাহস আছে কে পারবে তখন হজরত আব্দুল্লাহ বিন মাসউদ দুটো বালক ছিলেন সে বলল মক্কার পাশে দাঁড়িয়ে আমি আব্দুল্লাহ বিন মাসউদ উচ্চ আওয়াজে কোরআন তালাওয়াত করব অন্যান্য সাহাবীরা বলে আবদুল্লাহ তুমি যেও না তুমি তো বয়সে ছোট ফেলবে আর তুমি সবার কাছে জানে তুমি যে একজন রাকাল রাকালের কোনো সামাজিক কোনো মর্যাদা নাই তুমি যদি তেলাওয়াত করো তোমাকে সবাই মারতে মারতে মেরে ফেলবে তুমি তেলাওয়াত করো না আমরা চাই আমরা উচ্চ বংশের কেউ নিয়ে কোরআন তেলাওয়াত করবো কাফেররা আমাদের কিছু করতে পারবে না আব্দুল্লাহ বিন সাহাবিদের পায়ে ধরে বলে সাহাবিরা শুনো এই চান্সটা আমাকে দাও আমি এই তেলাওয়াত করে সৌভাগ্যবান হতে চাই ইতিহাসের কথা আমার নাম লেখাতে চাই এই সুযোগটা তোমরা আমাকে দাও আমি মক্কার পাশে গিয়ে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে ইতিহাসের পাতায় আমি নাম দেখিয়ে দিব বারবার তারা নিষেধ করে না তুমি পারবে না আমি সকলের সামনে অহংকার করে বলতে পারবো আল্লাহ গো তোমার কোরআন তেলাওয়াতের জন্য আমি শহীদ হয়েছি হজরত আব্দুল্লাহ বিন মাসউদ সকালবেলা ঘুম থেকে উঠে যখন সকাল নয়টা দশটা হলো মক্কার কাজ আড্ডা দিচ্ছিল তখন আবদুল্লাহ বিন মাসুদ গিয়ে একদম কাছাকাছি চলে যায় কাবা শরীফের কাবা শরীফের পাশে যে মাকাম ইব্রাহিম রয়েছে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ালেন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে উচ্চ আওয়াজ দিয়ে চিৎকার করে তেলাওয়াত শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহিম আর রহমান আল্লামান কুরআন خلق খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান উচ্চ আওয়াজ দিয়ে বলে দিলেন আল্লাহ রহমান আল্লাহ রহমান দয়াবান এই জন্য আল্লামাল কোরআন আল্লাহ দয়াবান বলে মানুষকে আল্লাহর কালাম শিখিয়ে দিয়েছে আল্লাহ দয়াবান বলে আল্লাহ আমাদের মতো আল্লাহর এই ছোট ছোট বান্দাদের মুখ দিয়ে আল্লাহ পাক কোরআন তালাবাতের যোগ্যতা দান করেছে কোন পশু পাখি কোরআন তালাবাত করতে পারে না রাস্তা জাতীয় কিন্তু কোরআন তালাবাত করতে পারে না কিন্তু মানুষের মতে তো সুন্দর কণ্ঠ দিয়ে পৃথিবীর আর কেউ কোরআন তালাবাত করতে পারে না উচ্চ দিয়ে বলুন না সবাই হজরত আবদুল্লাহ বিন মাসুদ যখন কোরআন তালাবাদ শুরু করলেন কাফেররা বলো কিসের এত সুন্দর আওয়াজ থেকে এলো এটা কিসের কথা বলে সেই তখন সকলে তাকে ঘিরে ফেললো আবদুল্লাহ বিন মাসুদ সূর্য আওয়াজে সোনালিত কণ্ঠ দিয়ে কোরআন তালাবাদ চালিয়ে গেলেন কোরআন তালাবাদ করতে থাকলেন কাফেররা বলল এই তো আবদুল্লাহ সেই কোরআন তালাবাদ করতেছে যেই কোরআন মোহাম্মদের উপর নাজিল হয়েছে এই কোরআন সেই তেলাবাদ করতেছে এবার সবাই চিৎকার করে বলে মারো মারো তাকে মারো হজরত আবদুল্লাহ বিন মাসুমকে সবাই মারতে শুরু করলো মারতে মারতে তার পা তেতলা করে দিল তার পায়ের হলো তাকদা করে দিল সাহাবিরা সবাই এসে আব্দুল্লাহ বিন মসুদকে কোলে করে নিয়ে গেল আব্দুল্লাহ বিন মসুদ আর মুখ দিয়ে হাসতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে আব্দুল্লাহ বিন মসুদ বলেন আমি কোরআনের জন্য সর্বপ্রথম উচ্চ আওয়াজে উচ্চ আওয়াজে কোরআন পাঠ করার জন্য আমি সর্বপ্রথম মার খেয়েছি আমার নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যেই কোরআন তালাবাতের জন্য মার খেয়েছি সর্বপ্রথম মক্কা শরীফের পাশে উচ্চ স্বরে আমি কোরআন তালাবাত করেছি আমার নবীজি হযরত আব্দুল্লাহ বিন মাসউদের জন্য দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মাসউদের জন্য দোয়া করলেন আব্দুল্লাহ বিন মাসউদের পাও ভালো হয়ে গেল আব্দুল্লাহ বিন মাসউদের পাগুলো অন্যান্য মানুষের চাইতে একটু মোটা মোটা হয়ে গেল একটা শক্ত শক্ত হয়ে গেল আমার নবীর দোয়ার বদলতে আমার নবীজি বললেন কেয়ামতের ময়দানে কঠিন সময়ে মানুষের পাও পিছিয়ে যাবে মানুষ হাসরের ময়দানে পড়ে যাবে কিন্তু আমার আব্দুল্লাহ বিন হাসরের ময়দানে দুই পায়ে কাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে ভাইর আমার বন্ধুরা আমার এই কোরআন কত বড় নিয়ামত এই কোরআন এই কোরআনের নিয়ামত আল্লাপাক আমাদের সকলকে বুঝবার তো দান করুন